Here, Come on. Here, Come on. Here, baby girl, can I get your attention? See, I've been around the world, I really don't need to mention. Hold on, let me. Importance of sex education. Eddie. যৌনতা এবং যৌনতা সম্পর্কে সুপরিচিত মনোভাব এবং দৃষ্টিভঙ্গির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ অরক্ষিত যৌনতা কমাতে যৌন শিক্ষা প্রয়োজন যৌনবাহিত রোগ এবং এইডস প্রতিরোধ করতে ব্যক্তিদের তাদের ব্যক্তিগত যৌন কার্যকলাপ সম্পর্কে অবগত সিদ্ধান্ত নিতে সজ্জিত করা যৌন নিরক্ষরতা থেকে উদ্ভূত অপব্যবহার এবং শোষণ থেকে নিজেকে রক্ষা করা গর্ব নিরোধকগুলির সঠিক জ্ঞান তারা কিভাবে কাজ করে কিভাবে তাদের ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে না এবং কিভাবে সেগুলি পাওয়া যেতে পারে হিউম্যান অ্যানাটমি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান বয়সন্ধির সময় শারীরবৃত্তীয় পরিবর্তন সম্পর্কে সচেতনতা সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় যারা সচেতন তারা নিরাপদ অনুশীলনের পরামর্শ দেয় যার ফলে সচেতনতা বৃদ্ধি পায় Here. Baby girl, can I get your attention? See, I've been around the world.